নমস্কার বন্ধুগণ সাইলেব স্ক্রিপ্ট এবং ফাংশনের উপরে স্পোকেন টিউটোরিয়ালটিতে আপনাদের স্বাগত জানাই প্রথমে শুরু করা যাক সাইলেব ফাইল ফরম্যাটের উপরে একটি সংক্ষিপ্ত উপস্থাপনাকে দিয়ে যখন কতগুলি কমান্ডস একসঙ্গে কার্যকর করতে হয় তখন সেগুলিকে বা সেই স্টেটমেন্টগুলিকে সাইলেব এডিটরের সাহায্যে একটি ফাইলে লেখাটা অনেক বেশি সুবিধাজনক এগুলিকে স্ক্রিপ্ট ফাইল বলা হয় স্ক্রিপ্ট ফাইলে লিখিত কমান্ডগুলি কার্যকর বা সম্পাদন করতে হলে স্ক্রিপ্ট ফাইলের নাম দিয়ে এক্সাক্ট ফাংশন ব্যবহার করা যেতে পারে এই ফাইলগুলির একটি একটি এক্সটেনশন থাকে ডট এসি বা ডট সেটা নির্ভর করে ফাইলের কন্টেন্ট বা উপাদানের উপরে যে ফাইলগুলির এক্সটেনশন ডট হয় সেগুলির মধ্যে থাকে ফাংশনস and অথবা or used to define functions বা ব্যবহার করে নির্দিষ্ট ফাংশন তাদেরকে সম্পাদন এবং কার্যকর করলে ফাংশনগুলি স্যালাব এনভায়রনমেন্টে লোড করে কিন্তু সেগুলি সম্পাদন করে না আবার অন্যদিকে যে ফাইলের এক্সটেনশন ডট এসি সেগুলির মধ্যে থাকে স্যালাব ফাংশন এবং কার্যকরী স্টেটমেন্ট বা এক্সিকিউটেবল স্টেটমেন্টস তবে এটা মনে রাখবেন যে এক্সটেনশনের নামকরণের রীতি যেমন ডট এসি বা ডট এসিআই এগুলি কিন্তু কোনো রুল বা নিয়মের মধ্যে পড়ে না তবে এটি একটি রীতি যেটা স্যালাব কমিউনিটি দ্বারা অনুগমন করা হয় চলুন এবারে আমরা স্যালাব খুলি কম্পিউটারে কমান্ড প্রম্পটের ওপরে সিডি টাইপ করে বর্তমান কাজের নির্দেশিকাটি একবার দেখে নিন এবারে সাইলেব কনসোল উইন্ডোজে টাস্ক বারে গিয়ে এডিটর অপশনে ক্লিক করুন সাইলেব এডিটর খুলবার জন্য আমি আগে থেকেই ফাইলে কমান্ড টাইপ করে সেভ করেছি ডট এসসিই নামে এখন আমি ফাইলটি তাই খুলবো ফাইলের শর্টকাট আইকনে গিয়ে ওপেন ক্লিক করে সিলেক্ট হ্যালো ডট world.sce তারপরে ওপেন ক্লিক করুন আপনি নতুন ফাইলে কমান্ডগুলি টাইপ করে ফাইল মেনুতে গিয়ে ফাইলটিকে বর্তমান কাজের নির্দেশিকাতে সেভ করতে পারেন হ্যালো ওয়ার্ল্ড ডট নামে এটা মনে রাখবেন যে ফাইলের নামের মধ্যে কোনো স্পেস থাকবে না এরপর সাইল্যাব এডিটর মেনু বারে গিয়ে এক্সিকিউট বাটনে যান সাইল্যাব অপশনে লোড সিলেক্ট করুন এর ফলে ফাইলটি স্যালেব কনসোলে লোড হয়ে যাবে এখন ফাইলটি সাইল্যাব কনসোলে লোড হবার পরে যে আউটপুটটি স্ক্রিপ্ট থেকে পাওয়া যাচ্ছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে এটিতে কমান্ডস এবং এক একটি কমান্ডের ফলস্বরূপ যে আউটপুট তা উভয়ই রয়েছে এবারে এডিটরে গিয়ে এর ভ্যালু বা মূল্য পরিবর্তন করুন 5 এ ফাইল মেনুতে যান আবার সেভ সিলেক্ট করুন এবং এটাকে বন্ধ করুন আমরা আবার সাইলাব ইন্টারপ্রেটার থেকে স্ক্রিপ্টকে সরাসরি সম্পাদন বা কার্যকর করতে পারি এক্সেক কমান্ডের সাহায্যে ট্যাব প্রেস করুন কমান্ডটিকে অটো কমপ্লিট করতে এন্টার হিট করুন এক্সেক ফাংশনের ব্যবহারের ফলে স্ক্রিপ্ট ফাইলটিও একই আউটপুট দিচ্ছে চলুন এবারে ফাংশনস নিয়ে আলোচনা করি ফাংশনস এর ব্যাখ্যা শুরু হয় কিওয়ার্ড ফাংশন দিয়ে এবং শেষ হয় কিওয়ার্ড এন ফাংশন দিয়ে স্যালাব এডিটর ব্যবহার করে আমি আগে থেকে ফাংশন সেভ করেছি function.sci ফাইলে আমি এটাকে ওপেন করব ফাইল ওপেন করার শর্টকাট আইকনে গিয়ে সেটাকে ক্লিক করে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাংশনের ব্যাখ্যাটি এখানে রেডিয়েন্স 2 ডিগ্রি নামক ফাংশনে ডিগ্রিটি হলো আউটপুট প্যারামিটার এবং রেডিয়ান্সটি হলো ইনপুট প্যারামিটার এবার এক্সিকিউট মেনু অপশন ব্যবহার করে আমি এই ফাংশনটিকে লোড করব সাইল্যাবে এটিকে আবার এক্সেক কমান্ড ব্যবহার করে লোড করা যায় ফাংশনটি এখন তাহলে সাইল্যাব কনসোলে লোড হয়ে গেছে এবারে ফাংশনটি সাইলাব কনসোলে লোড হয়ে যাওয়ার পর সাইলাবের অন্যান্য ফাংশনের মতন এটিকেও ব্যবহার করা যেতে পারে শর্ত বা আর্গুমেন্টসগুলি ওই ফাংশনে পাঠিয়ে চলুন আমরা radians to degree percentage pi by two এর মূল্য বের করি ট্যাব প্রেস করুন এটিকে অটো কমপ্লিট করতে এবার arguments radians to degree percentage pi by two পাঠান এন্টার প্রেস করুন এখানে দেখুন পার্সেন্টেজ সাইনটি এবং তার ব্যবহারের কারণটি মনে করে দেখুন এবারে আমরা radians 2 degrees percentage pi by 4 এর মূল্য বের করব এর জন্য আমরা লিখব radians 2 degrees percentage pi by 4 enter press করুন এর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে আপনি যে কোনো ফাংশনের নাম্বারকে ডিফাইন করতে পারেন একটিমাত্র বা সিঙ্গেল ডট এসিআই ফাইলে এটি করার সময় দয়া করে মনে রাখবেন যে সমস্ত ভ্যারিয়েবলস ভ্যারিয়েবলস যা ফাংশনকে ডিফাইন করা হয়েছে সেগুলি বাই ডিফল্ট স্থানীয় বা লোকাল এবং ভ্যারিয়েবলসগুলির স্কোপ বা ব্যাপ্তি একটি নির্দিষ্ট ফাংশনে শেষ হয় ফাংশন সংজ্ঞার্থ বা ডিফিনিশনের এন্ড ফাংশন কিওয়ার্ড দিয়ে এর বৈশিষ্ট্যের একটি সুবিধা হলো যে আমরা বিভিন্ন ফাংশনের একই ভ্যারিয়েবলস বা পরিবর্তনশীল নাম দেখতে পাচ্ছি এই ভ্যারিয়েবলসগুলি কখনোই একসঙ্গে মিশে যেতে পারে না যদি না আমরা গ্লোবাল অপশন ব্যবহার করি গ্লোবাল ভ্যারিয়েবলস সম্পর্কে বিশদে জানতে গেলে হেল্প গ্লোবাল টাইপ করুন এবং সেই সম্পর্কে যাবতীয় তথ্য দেখুন একটা কথা মনে রাখবেন যে ফাংশনের মধ্যে কোনো ভ্যারিয়েবলসকে যদি দেখতে হয় বা ওয়াচ বা মনিটর করতে হয় তবে ডিপস লেখা প্রয়োজন ফাংশন ফাইলের মধ্যে আপনি নিজেই দেখতে পারেন সেমিকোলনের ব্যবহারের ফলাফল অর্থাৎ স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিলে বা না দিলে তার ফলাফল যে কি হয় তা আপনি নিজেই লক্ষ্য করতে পারেন এবারে আমরা ইনলাইন ফাংশন নিয়ে আলোচনা করব ফাংশনগুলি হলো কোডের ছিন্নাংশ বা বিভাগ যেগুলিতে সুন্দরভাবে ইনপুট এবং আউটপুট ব্যাখ্যা করা আছে এবং তার সঙ্গে স্থানীয় বা লোকাল ভেরিয়েবলসও আছে ফাংশনকে ব্যাখ্যা করার একটি সহজ উপায় হলো ডেফ কমান্ডের ব্যবহার সাইলাব ইনলাইন ফাংশনের সৃষ্টিতে অনুমতি প্রদান করে এবং সেটি বিশেষভাবে ব্যবহারযোগ্য বা ইউজফুল তখনই যখন ফাংশনটির বডি ছোট হয় একটি ফাংশনের def এর সাহায্যে এটি ফাংশন def এর সাহায্যে করা যেতে পারে এটি দু শ্রেণী প্যারামিটারকে গ্রহণ করে একটি শ্রেণী ফাংশনের পদ্ধতি বা ইন্টারফেসকে ব্যাখ্যা করে এবং দ্বিতীয় শ্রেণীটি ফাংশনের স্টেটমেন্টকে ব্যাখ্যা করে ডেফ কমান্ড সাইল্যাবে ফাংশনকে ব্যাখ্যা করে এবং লোড করে ডেফ কমান্ডের ব্যবহার করে ব্যাখ্যা করা ফাংশনকে এক্সিকিউট মেনু অপশনে গিয়ে লোড করার কোনো প্রয়োজন নেই চলুন এবার একটা উদাহরণ দেখি এই ধারণাটিকে ব্যাখ্যা করার জন্য def open braces open inverted commas output parameter function name input parameter close inverted commas comma open inverted commas radians degrees multiplied by percentage pi by 180 close inverted commas closing braces hit আমি কনসোল উইন্ডো রিসাইজ করছি এন্টার প্রেস করুন তাহলে আগে যে উল্লেখ করা হয়েছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথম শ্রেণীর ফাংশনের পদ্ধতি বা পদ্ধতি বা ইন্টারফেসকে ব্যাখ্যা করে এবং দ্বিতীয় শ্রেণী ফাংশনের স্টেটমেন্টকে ব্যাখ্যা করে আমরা এটিকে সরাসরি ব্যবহার করতে পারি ডিগ্রিজ 2 রেডিয়েন্স 90 এবং ডিগ্রিজ 2 রেডিয়ান্স 45 এর ভ্যালু বা মূল্য বের করবার জন্য একটি ফাংশন কেবলমাত্র নিজের মধ্যেকার অন্যান্য ফাংশনগুলি বর্ণনা করে না সেই সঙ্গে নিজেকেও বর্ণনা করে এটি হলো রিকার্সিভ ফাংশনের বর্ণনা যখন কোনো ফাংশন লেখার হয় পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল গণনার জন্য তখন এটি প্রয়োজন চলুন আলোচনাটিকে সম্প্রসারিত করি সাইলাবের ফাইল ফরম্যাট পর্যন্ত আগে উল্লেখ করা হয়েছে যে সাইলাবে দু ধরনের ফাইল ফরম্যাট থাকে একটি এসসি ফাইল ফরম্যাট এবং অপরটি এসসিআই ফাইল ফরম্যাট যে ফাইলগুলির এক্সটেনশন ডট এসি সেগুলি হলো স্ক্রিপ্ট ফাইল যেগুলি ধারণ করে সেই সমস্ত সাইল্যাব কমান্ড যেগুলি ব্যবহার করা হয় ইন্টারঅ্যাক্টিভ সাইল্যাব সেশনের সময় এগুলি কমেন্ট লাইনসের অন্তর্ভুক্ত হতে পারে যা ব্যবহার করা যায় ফাংশনের উপস্থাপনার ক্ষেত্রে এবং এগুলি আবার এক্সেক কমান্ড ব্যবহার করতে পরে স্ক্রিপ্টকে সম্পাদন করার জন্য আবার যে ফাইলগুলো ডট এসিআই হয় সেগুলি হলো সেই ফাংশন ফাইল যা শুরু হয় ফাংশন স্টেটমেন্ট দিয়ে একটি সিঙ্গল ডট এসিআই ফাইলে একাধিক ফাংশনের ব্যাখ্যা থাকতে পারে যেগুলিতে আবার যে কোনো সংখ্যার সাইল্যাব স্টেটমেন্ট থাকতে পারে যা ফাংশন আর্গুমেন্টসের ওপরে অথবা গণনার গণনার পরে যে আউটপুট ভ্যারিয়েবলস পাওয়া যায় তার উপরে কার্য করে আর এই সঙ্গে আমাদের সাইল্যাবের স্ক্রিপ্ট এবং ফাংশনের উপরে এই স্পোকেন টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত হলো সাইল্যাবের আরো অনেক ফাংশনস আছে যেগুলি সম্পর্কে অন্যান্য স্পোকেন টিউটোরিয়ালে বলা হয়েছে এর জন্য সাইল্যাব লিঙ্কে নজর রাখুন স্পোকেন টিউটোরিয়ালটি হলো ডক্টর টিচার নামক প্রজেক্টের অংশবিশেষ যা national mission on education through ICT দ্বারা সহায়ক এই বিষয়ে আরো তথ্য জানতে গেলে নিম্নলিখিত লিঙ্কে যান আমি নীলাঞ্জন চৌধুরী মুম্বাই থেকে স্পোকেন টিউটোরিয়ালের তরফ থেকে বাংলায় অনুবাদ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার